আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান কৃষকের ভয়েস পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেড সিস্টেম মানে এক কথায় অনেক পরিপাটি একটা ফিল্ড তো এখানে কিন্তু